এই একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জাকাতের অর্থ আমরা জানি যে সুরাত উদ্যোগ নয় নম্বর ষাটে ওখানে আটটা শ্রেণী আছে তো অনেকে প্রশ্ন করেন যে জাকাতের অর্থ অমসলিমদেরকে দেওয়া যাবে কিনা এই ব্যাপারটা কি রয়েছে শরীয়তে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা প্রশ্ন শুনলেন জাকাতের অর্থ মুসলিমদের দেওয়া যাবে কিনা জাকাতের অর্থ নির্ধারিত যা সুরতবা নয় নম্বর সুরার ষাট নম্বর আয়তে আল্লাহ তালা উল্লেখ করেছেন আটটি খাত রয়েছে তার মধ্যে শুধু একটি খাত রয়েছে ওয়াল মোয়াল্লাফাতে কলুবহুম যাদের হৃদয় আকৃষ্ট করা আবশ্যক তাদের জন্য যাদের মনকে আকৃষ্ট করা আবশ্যক তাদের জন্য তাই যাদের মনকে আকৃষ্ট করা তাদের জন্য এই খাত ব্যতীত কোনো অমুসলিমকে জাকাতের সম্পদ দেওয়া যাবে না শেখ ওসাইমিন রাহিমাউল্লাহ মজমু ফতোয়া আঠারো নম্বর খণ্ডের চারশো বত্রিশ পৃষ্ঠা সৌদি ফতোয়া কমিটির ফতোয়া লাজনা দায়মা প্রথম পাঠ দশম খণ্ডের উনত্রিশ পৃষ্ঠা এমাম ইবনে কদামা রাহিমাহুল্লাহ আল মগ্নিতে এ প্রসঙ্গে ইজমা নকল করেছেন আলমগ্নি দ্বিতীয় খণ্ড চারশো সাতাশি পৃষ্ঠা এমাম ইবনুল মঞ্জির রাহিমাহুল্লাহ আল ইজমাতে এ প্রসঙ্গে ইজমা নকল করেছেন প্রথম খণ্ড আটচল্লিশ পৃষ্ঠা এবং মিরাতেও এ প্রসঙ্গে ইজমা নকল করা হয়েছে মিরাত মিরাতুল মফাতে ষষ্ঠ খণ্ডের দুশো ছয় পৃষ্ঠা তার কারণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাস রদুল্লাহ আনহকে যে ইয়ামানে প্রেরণ করেছিলেন তো সেখানে জাকাতের প্রসঙ্গে বলেছিলেন খাদমিন আগ্নেয়াইহিম ফাতুরা দোয়ালা ফুকারাইহিম মুসলমানদের ধনীদের কাছ থেকে জাকাত নেওয়া হবে আর মুসলমানদের ফকিরদের মাঝেই তা বন্টন করা হবে মুসলমানদের বলা হয়েছে অতএব জাকাত একমাত্র মুসলমানদেরই দিতে হবে সহি বখারি হাদিস নম্বর চোদ্দশো ছিয়ানব্বই সহি মুসলিম হাদিস নম্বর নিরানব্বই আল মোয়াল্লাফাতে যাদের হৃদয় আকৃষ্ট করা একান্ত আবশ্যক এদের মধ্যে নও মুসলিম আছে যারা নতুন নতুন মুসলিম হয়েছে যদি দেখা যায় যে তাদেরকে জাকাতের অর্থ না দিলে হয়তো আবার অমুসলিম হয়ে যাবে তো ধনী হলেও তাকে দেওয়া যাবে অনুরূপভাবে আল মোয়াল ওয়াল মোয়াল্লাফাতে এর মধ্যে ওয়াল মোয়াল্লাফাতে কুলুবহুম এর মধ্যে সেই সব অমুসলিম রয়েছে যাদের হৃদয় আকৃষ্ট করা প্রয়োজন যেমন কোনো অমুসলিম আছে যদি তার ব্যাপারে এটা অনুভব করা যায় যে তাকে যদি জাকাতের সম্পদ দেওয়া হয় জাকাতের অর্থ দেওয়া হয় তাহলে সে আল্লাহ তালার দাসত্বকে স্বীকার করে নেবে সে আল্লাহ তালার বিধানকে মেনে নেবে তাহলে তাকে জাকাতের অর্থ দেওয়া যাবে ভাবে কোনো যদি অমুসলিম এমন হয় যে সে আল্লাহ তালা দাসত্বকে স্বীকার করবে না এটা বোঝা যাচ্ছে যে সে অমুসলিম আল্লাহ তালা দাসত্বকে স্বীকার করে না বা করবে না এই ধরনের তার মনোভাব বোঝা যাচ্ছে কিন্তু সেই ব্যক্তি প্রভাবশালী রয়েছে সেই ব্যক্তি মুসলিমদের সাথে লড়াই ঝগড়া করে না বরং সম্প্রীতি বজায় রাখে এবং যদি দেখা যায় যে সেই ব্যক্তিকে যদি জাকাতের অর্থ থেকে কিছু সহযোগিতা করা হয় তাহলে সে মুসলমানদের ওপরে যারা জুলম নির্যাতন করছে তাদের বিরুদ্ধে সে সোচ্চার হবে মুসলমানদের নিরীহ মানুষদের সে হেফাজত সংরক্ষণ করবে তাহলে এই ধরনের ব্যক্তিকে ও জাকাতের অর্থ দেওয়া যাবে তার কারণ সে ওয়াল মোয়াল্লাফাতে কুলুব হুমেরি অন্তর্ভুক্ত অবশ্য যে কোনো মানুষই হোক না কেন কাফের মুশ্রিক এমনকি ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন কিন্তু তারা মুসলমানদেরকে দেশ থেকে বহিষ্কৃত করে না বা বহিষ্কৃত করার ব্যাপারে কোন প্রকারের সহযোগিতা করে না মুসলমানদের সাথে যুদ্ধ করে না যুদ্ধ করে না ইসলামকে ঘৃণার চোখে দেখে মুসলমানকে ঘৃণার চোখে দেখে তারপরেও সাধারণভাবে তারা যদি অসহায় হয় তারা গরিব হয় নিঃস্ব হয় তাহলে তাদের সাধারণ দান খায়রাত করা যাবে এ প্রসঙ্গে সুরা মুমতাহিনা সাত নম্বর সুরার আট নম্বর আয়াত এবং সুরাতুল বাকারা দুই নম্বর সুরার দুশো বাহাত্তর নম্বর আয়াত দ্রষ্টব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন নির্যাস হলো যে জাকাত অমুসলিমকে দেওয়া যাবে না তবে সাধারণ দান সে অমুসলিমদেরকেও দেওয়া যাবে আসসালামু আলাইকুম